এক জীবনে এক মানুষই হইলি রে দুইজন এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ এক জীবনে এক মানুষই হইলি রে দুইজন এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ আগে যদি জানতাম আমি করবি রে বিশ্বাস কইরা দিতাম না গেছে মন পারি সারা পারি একিয়া চরণ পারি সারা পারি পাল্টে গেছে মন পারি সারা পারি একিয়া চরণ আদর কইরা পালসি একটা পরবাসী মন দিবানিসি সুখ দিল না কাটাই সারা ও আদর কইরা একটা পরবাসী মন সুখ দিল না কাদাই সারা না মনের পর করলি তুই পর করলি আপ মনেতে বহাইলি দুঃখেরি সব পারিসা পারি তো পাল্টে গেছে মন